গান্ধী মুজিবনগর হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে একটা ভিডিও আমার ফ্রেন্ড আমার সাথে রয়েছে আজকে গেস্ট হিসেবে এবং সে চারশো বিরানব্বইটা উপজেলার নাম বাংলাদেশের সে মাত্র তিন মিনিটে শেষ করতে পারে এবং আপনাদের আপনারা যেন সহজে বুঝতে পারেন সেজন্য সে একটু ধীরে ধীরে বলবে কিন্তু তার অসাধারণ প্রতিভার বিকাশ আজকে আমরা এখানে দেখব এবং আমরা আগেও দেখেছি তারা এই একই ভিডিও অনেকবার ভাইরাল হয়েছে কিন্তু আজকে সে আমাদের স্টুডিওতে গেস্ট হিসেবে এসেছে আমরা বিশ্বাস করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবং তার এই অসাধারণ প্রতিবার বিকাশ আমরা আর একবার বাংলাদেশে দেখব থ্যাংক ইউ আসুন আমরা সেই ভিডিওটি দেখি এবং চারশো বিরানব্বইটা উপজেলা তাই তো উপজেলার নাম সে একবারে এক ক্লিকে কিভাবে শেষ করে আসুন এনজয় করি সাতক্ষীরা তালা কলারুয়া আশাশনী শ্যামনগর কালীগঞ্জ দেবাটা খুলনা ডুমুরিয়া বটিয়াঘাটা ও পাইগাসা দৌলতপুর তেরোকদা ফুলতলা কয়রা বাগেরহাট মোল্লারহাট ফকিরহাট চিতলমারি মোরলগঞ্জ রামপাল কচুয়া মোংলা সরেনখোলা যশোর অভয়নগর বাগারপাড়া জিকরগাছা চৌগাছা কেশবপুর মণিরামপুর শাসা নড়াইল লোহাগড়া কালিয়া ঝিনাইদহ মহেশপুর কোটচাঁদপুর শৈলকুপ হরিণকান্ত কালীগঞ্জ মাগুরা মোহাম্মদপুর শ্রীপুর শালিকা কুষ্টিয়া মিরপুর দৌলতপুর বেড়ামারা কুমারকালী খোকসা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা জীবননগর দামরোদা মেহেরপুর গান্নী মুজিবনগর পিরোজপুর নাজিরপুর নেশারাবাদ কাউখালী ভণ্ডারিয়া মঠবাড়িয়া জিয়ানগর ঝালকাটি নলসিটি রাজাপুর কাঠালিয়া বরগনা বেতাগি বামনা আমতলি তালতলি পাথরঘাটা পটুয়াখালী দুমকি মির্জাগঞ্জ দশমিনা গলাচিপা কলাপাড়া বাউফল বরিশাল আগলধারা গৌরনদী মুলাদি হিজলা উজিরপুর মেহেন্দিগঞ্জ বাবুগঞ্জ বাকেরগঞ্জ বনারীপাড়া ভোলা লালমন চরফেশন বোরানুদ্দিন তাজিমুদ্দিন মনপুরা দৌলত খান চট্টগ্রাম বাঁশখালী লোয়াগড়া সাতকানিয়া আনোয়ারা চন্দনাইশ পটিয়া বোয়ালকালী পাহাড়তলী রাউজান হাটহাজারি রাঙ্গনিয়া সীতাকুণ্ড ফটিকছড়ি মিরসায় সন্দীপ কর্ণফুলী কক্সবাজার পেকুয়া কুতুবদিয়া চকরিয়া মহেশখালী রামু উখিয়া টেকনাফ রাঙামাটি বিলাইছড়ি লঙ্গারু রাজস্থলী কাপ্তাই জোড়াছড়ি চন্দনগোনা কাউখালী নান্নেশ্বর বড়কাল বাগাইছড়ি বান্দরবন রুয়াংসড়ি রুমালা মাথানচি আলিকদম বাইশড়ি নাইখাংছড়ি খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি মানিকছড়ি মহলছড়ি পানছড়ি দিগিনালা মাটিরাঙ্গা রামগড় ফেনী পরশুরাম ফুলগাজী সাগলনায়া সোনাগাজী দাগনভুইয়া নোয়াখালী সোনাপুর কবিরহাট সেনবাগ বেগমগঞ্জ সোনাইমুড়ি চাটকিল হাতিয়া কোম্পানিগঞ্জ কুমিল্লা মনোহরগঞ্জ কুমিল্লা সদর দক্ষিণ লাঙ্গলকোট লাকসাম বরুড়া চোদ্দগ্রাম চান্দিনা বুড়িসাং দাউদকান্দি তিতাস দেবীদার মেঘনা হোমনা ব্রাহ্মণপাড়া মুরাদনগর চাঁদপুর মতলব উত্তর মতলব দক্ষিণ হাজিগঞ্জ ফরিদগঞ্জ শাহরাস্তি হাইমসার কচুয়া লক্ষ্মীপুর রামগতি রামগঞ্জ রায়পুর কমলনগর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর নাসিরনগর সরাইল আশুগঞ্জ আখাইউড়া কসবা নবীনগর বাঞ্ছারামপুর সিলেট জৈন্তাপুর দক্ষিণ সুনমা কোম্পানিগঞ্জ তামাবিল গোয়েনঘাট জাকিগঞ্জ বিশ্বনাথ গোপালগঞ্জ বিহারীবাজার ফেন্সুগঞ্জ বালাগঞ্জ মৌলিবাজার জুড়ি বড়লেখা কালুউড়া রাজানগর শ্রীমঙ্গল কোমলগঞ্জ সুনামগঞ্জ তাহেরপুর বিশ্বম্বরপুর জগন্নাথপুর সুল্লাদিরায় ধর্মপাশা জামালগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ দায়রাবাজার সাতক হবিগঞ্জ শায়স্তাগঞ্জ আজমিরিগঞ্জ নবীগঞ্জ বানিয়াচং বাহুবল লাখাই চুনারুঘাট মাধবপুর সিরাজগঞ্জ রায়গঞ্জ উল্লাপাড়া কামারকান্দ বেলকুচি চৌহরি তারাস কাজীপুর শাহজাদপুর নবাবগঞ্জ শিবগঞ্জ গোমস্তাপুর ভোলাহাট নাসল রাজশাহী মোহনপুর দুর্গাপুর তানোর বাগমারা পুটিয়া চারঘাট বাগাপাবা নাটোর সিংড়া গুরুদাসপুর লালপুর বড়াইগ্রাম বাগতিপাড়া পাবনা চাটমোট ভাঙুরা ফরিদপুর আটঘরিয়া ঈশ্বরদী সাতিয়া বেড়া সুজনগর নওগাঁ সাপুরহাট ধামুরহাট পত্নীতলা পোড়াশ বাদলগাছি মহাদেবপুর নিয়ামতপুর মন্দা রানীনগর আত্রাই বগুড়া শিবগঞ্জ সোনাতলা গাবতলি সারিয়া কান্দি ধূপচাচিয়া কাউলা মাঝি আদমদিঘি ধনুট নন্দীগ্রাম শেরপুর জয়পুরহাট পাঁচবিখলায় খেতলা লাকেলপুর রংপুর তারাগঞ্জ বদরগঞ্জ পীরগঞ্জ পীরগাছা মিঠাপুকুর কাউনিয়া গঙ্গাছড়া দিনাজপুর হাকিমপুর পার্বতীপুর বিরামপুর বীরগঞ্জ বোসাগঞ্জ নবাবগঞ্জ খানসামা কাহারল চিরিবন্দর বিড়াল ফুলবাড়ি ঘোড়াঘাট ঠাকুরগা বালিয়াডাঙ্গি রানীশঙ্কাইল হরিপুর পীরগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া আটোয়ারি বোদা দেবীগঞ্জ নীলফামারী সৈয়দপুর ডিমলা ডোমলা জলঢাকা কিশোরগঞ্জ লালমনিরহাট পাটগ্রাম হাতিবান্ধা আদিতমারি কালীগঞ্জ কুড়িগ্রাম রৌমারি চিলমারি নাগেশ্বরী বুরুঙ্গামারি উলিপুর চর রাজিপুর রাজারহাট ফুলবাড়ি গাইবান্ধা সুন্দর রামগঞ্জ গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ফুলছড়ি সাদুল্লাপুর সাগাটা শেরপুর শ্রীবাদী ঝিনাইগাতি নলিতাবাড়ি নকলা জামালপুর ইসলামপুর সরিষাবাড়ি বক্সিগঞ্জ মাদারগঞ্জ দেওয়ানগঞ্জ মোলান্দাহ নেত্রকোনা দুর্গাপুর কলমাকান্দা পূর্বদলা বারোহাট আটপাড়া মোহনগঞ্জ কেন্দুয়া মদন কলিয়াজুড়ি ময়মনসিংহ মুক্তাগাছা হালুয়াঘাট ধোবাউড়া ঈশ্বরগঞ্জ ফুলবাড়িয়া ফুলপুর গৌরীপুর নান্দাইল তিরিশাল ভালুকা গাফরগা টাঙ্গাইল ঘাটাইল কালিহাতি বাসাইল দেলদোয়া ধানবাড়ি মধুপুর গোপালপুর ভুয়াপুর সখীপুর মির্জাপুর নাগরপুর কিশোরগঞ্জ করিমগঞ্জ তারাইল ইটনা মিঠামাইন হোসেনপুর পাকুন্দিয়া কটিয়াদি গাজীপুর শ্রীপুর কাপাসিয়া কালীগঞ্জ কালিয়াকোল টঙ্গী নরসিংদী মনোহরদি বেলাপুর শিবপুর পলাশ রায়পুর মানিকগঞ্জ ঘিওয়ার সাটুরিয়া সিঙ্গাইল শিবাররায় হরিরামপুর দৌলতপুর মুন্সিগঞ্জ গজারিয়া সিরাজদি খান শ্রীনগর লোহজাং টঙ্গিবাড়ি নারায়ণগঞ্জ রূপগাছ আড়াই হাজার বন্দর সোনারগাঁ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া কাশিয়ানি মকসেদপুর ফরিদপুর সদরপুর ভাঙা বোয়ালমারি আলফাডাঙ্গা নগরকান্দা মধুখালী চরবদ্রসান ছালতা শরিয়াতপুর জাজিরা নারিয়া বেদরগঞ্জ ডেমোডা গোসাইরহাট মাদারীপুর শিবচর কালকিনি রাজর রাজবাড়ি কালুখালী পাংশা বালিয়াকান্দি গোয়ালন্দ ভৈরব কুলিয়াসর বাজিতপুর অষ্টগ্রাম নিকলি ঢাকা দোয়ার নবাবগঞ্জ কেরানীগঞ্জ ডেমরা মিরপুর সাবাদ ধামরাই